ভালোবাসার মানুষ অর্ণব ফ্রেশ হয়ে আসলাম মাত্র বিকজ আজকে একটি বিশেষ একটা জায়গায় যাচ্ছি সো আগে রেডি হয়ে নেই দেন আপনাদের সাথে আবার আসছিস okay you are watching Arnab vlog তো রাইট নাও আমরা এখন যাচ্ছি আমার পুরো টিম যাচ্ছে আমার সাথে হচ্ছে কাল মেঘার কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে সো এখানে যে অনেক চিল হবে অনেক ফান হবে এবং অনেক কিছু হইতে পারে সো অনেক মজা হবে যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন আশা করি হোপফুলি অনেক এনজয় করবেন so stay with us and connected with us the view and this my teammate এই যে সামনে গাড়ি যেতেছে গাড়িতে আমার ম্যাডাম বসে আছে হাই সিবাত হোয়াটসঅ্যাপ গাইস ভালো আছেন তোমরা তো ভিআইপি ওই যে কে আসছে জ্যামে ছিলা আমি আর ভিআইপি আমি জ্যামে ছিলাম না রেকর্ড আছে কনস্ট্রাকশনের কাজ এখন করতে পারছি এটা কত আমরা তো টোয়েন্টি ওয়ান ছিলাম না টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কোটা একটা pillar this side swimming pool আর হচ্ছে এখানে বসার জন্য ওয়াও গোলাপ আর হচ্ছে এন্ট্রি এখানে খাবারের জন্য দেওয়া আছে আমাদের জন্য এখানে রুই মাছ ফ্রাই আছে সবজি আছে এটা হচ্ছে আলু ভর্তা প্লাস ডিম ভর্তা আলু আর ডিম ভর্তা কম্বিনেশন এখানে হচ্ছে মুরগির মাংস ডাল ঘন ডাল লেবু এবং কি হচ্ছে রাইস সো খুব ক্ষুধা লাগছে অবস্থা দেখছেন খুবই শেষ খাওয়া শেষে ও খাওয়া শেষে মেডিটেশন হচ্ছে এটা এটা খুবই খুবই ঘুরতে তুমি এসি চলছে তারপর ঘামাচ্ছি বিকজ হাই ভোল্টেজ আছে তো দ্যাটস ওয়াই আদারওয়াইজ নাথিং এখন খাওয়া দাওয়া করি I'm sorry that I didn't hit you back When you call my line, how did you even need to talk? Sorry, dinner শেষে অ্যাকচুয়ালি মিষ্টিটা জোস আর কি আমি অবশ্য একটু ট্রাই মেরেছিলাম এটা হচ্ছে গুড়ের মিষ্টি খুবই রসালো আমেজিং খুবই মজা মিষ্টি যদিও মজা হয় বাট এটা এটা লেভেল আলাদা আর কি অন্য লেভেলের মজা এখন আমরা যাবো সুইমিং করতে গোসল করতে তো এখন থেকে শুরু হবে বেসিক্যালি আমাদের ফান এখানে আমরা অলরেডি চলে আসছি লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কাকা আছে আমাদের সাথে দল ওয়ান অ্যান্ড অনলি তো আমরা সবাই এখন যাব নিচে সুইমিং পুলে কচুর মজা হবে রাত্রর সুইমিং পুলের প্রয়োজন নাম্বার 4 লি রাতে তো দেখা যাবে ভয় ভয় ভয় ভয় ভয় ভয় ভয় ভয় ভয় ভয় सुनो भाई भाई इट्स मी डू मी দা দা দা দা দা এসমে বাইর ওয়ার ওয়ার ওয়ার ওয়ার ওয়ার ওয়ার বেলুচে মানি হ্যাজেলবেট ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করা এবং এরকম চিল করা এটা হচ্ছে মূল দুশো টাকা আসবে যাবে এটাই হচ্ছে কথা তো অনেকই তো টাকা আছে যায় তো বাট এই উটোগুলা আমরা ক্যাপশন করে রাখতে চাই What?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 হয় সো অ্যাকচুয়ালি অথরিটাইজ যে সব পার্সন আছে আর কি যার সাথে আমার কথা হয়েছিল সে অ্যাকচুয়ালি ওটা মাথায় রেখে দেন আমাকে এই কটেজটা দেওয়া হয়েছে ইটস ওয়ান্ডারফুল ডুপ্লেক্স টোটালি আর কি ডুপ্লেক্স টাইপের নিচে পুরোটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বিশাল বড় উইথ সেন্ট্রাল এসি আর উপরে হচ্ছে তিনটা রুম তিনটে রুমের মধ্যে এসি এসি তো আছেই এর সাথে হচ্ছে আরও অনেক কিছু আছে পেসা উসুল সত্যি কথা বলতে গেলে আসলে খুব ভালো লাগছে জায়গাটা আমাদের রাতের হচ্ছে বিকিউ প্ল্যানিং চলতেছে almost aqui, I guess, no? হচ্ছে সুইমিং পুল আছে সুইমিং পুল ইচ্ছে করলে রাতেরবেলাও ক্লিন করা যায় বাট এনার্জি নাই আর যা করছি বিকেলে but the the place is awesome একটা প্লেস উইথ uh, এখানকার স্টাফ যারা আছে তারা তাদের ব্যবহার প্লাস হচ্ছে সব কিছুই এভরিথিং ইজ টোটালি কমপ্লিট একটা প্যাকেজ একটা পারফেক্ট একটা প্যাকেজ বলতে পারেন এই তো আমাদের রাতে খাবার হচ্ছে পরোটা বার্বিকিউ না তো এইসব জিনিস হচ্ছে কমন আর কি বারবিকিউ পার্টি করলে তো মানে একটু চিল চিল মুডে তো খেয়ে খেয়ে আর কি গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা 100% আছে পোলাও খেলে গ্যাস্ট্রিক হইব না তো আলসার হবে পোলাও খেলে তাই না ভাই টাকা বাঁচানোর ফোন দি ঠিক আছে বুঝতে পারছি না এখানে দুইটা অপশন এখানে টাকা বাঁচানোর কোনো ফোন ছিল না এখানে কিন্তু দুইটা অপশন ছিল সেটা হচ্ছে হয় পোলাও নয়তো পাপার বিকু এখানে একদম অসংখ্য ভূত আছে আমি দেখাবো প্রুফ দিতে পারি আমি যখন ওই পাশে তুমি আমি যখন ওই পাশে ছিলাম তখন এমন ভিকরে টাওয়াজ আসছে পরে আমি দেখছি আসুন দেখাই চলো দেখাইতে পারবো এখন না না এটা ম্যাম আপনি কিছু বলবেন প্লিজ আপনার অনুভূতিটা আপনার অনেক সুন্দর লাগতেছে আপনার অনেক সুন্দর লাগতেছে ফাপড় মারো না বেরি মাইশাগো স্বভাবই খারাপ আসলে সুন্দর বললে ফাপড় মারি আর যদি কিছু না বলি আর যদি কিছু না বলি আমি বলি না আর কিছু না বলি তাহলে আমি আজকে কমপক্ষে ছয়শোটা ছবি তুলছি কিন্তু তার মধ্যে শুধুমাত্র বিশটা ছবি আমার আচ্ছা আর আমি বলি আজকে আমি এদের ছবি তুলতে তুলতে আমার জীবন চলে গেছে বেশিরভাগ ছবি যে এই যে আন্ডারডল পোলো যেটা যে আন্ডার আমার নিজের ছবি এই যে এই ছেলেরা বেশি এই ছেলেরা এই ছেলেরা অসম্ভব আমি আজেরা কইলো বলে হয় নাকি চলে নাকি বললে না প্রমাণ হ্যাঁ, দেখো প্রমাণ প্রমাণ তো আছে দেখাও হ্যাঁ, প্রমাণ একদম ছবি ডেসক্রিপশন বক্সে পুরো প্রমাণ দিয়ে দিতেছি বাবা খাও না না না আমরা তুমি আমার কারণে দেখেন হয়তোবা অনেকেই জানে না ভাইয়া হয়তোবা পরবর্তীতে জানাইতে চাইছে কিন্তু এটা আমাদের ভাইয়ার হলো দুইশোতম ভিডিও আর দুইশোতম ভিডিওতে এত কিছু করার পর একটা লেগ পিস এটা কি একটা লেগ পিস না লেগ পিসের সাথে আরও কিছু আছে না মেইন জিনিসটা তো লেগ পিস এখন আমাদের দুশোতম ভিডিওতে তো আমরা তো দুশো পিস লেগ পিস তো আশা করতেই পারতাম না অর্ণব ভাই এটা হলো না তো দুশোতম ভিডিও যেহেতু কিছু একটা সাবস্ক্রাইবার তো একটু বেশি হলে তো একটু বেশি বেশি করে লাইক করেন এটা কি এটা কি পারি মহিলা মানুষ কিন্তু চিটিং করে দেখেন আপনার প্রমাণ আমি দিলাম বিসমিল্লাহ এই যে আমি বুঝে যাব আচ্ছা সমস্যা নাই পাঁচ তো পাই দশ তো পাইছি আরে দাঁড়ানো সবসময় খেলা শেষ মাম্মা মাম এই যে পাই ও শেষ এটা হেড মারে কেমনে ও কারেন্ট চলে গেছে Good morning. Where's the beautiful people? ভাদ্র ঘুম থেকে উঠলাম এই তো ব্রেকফাস্ট চলতেছে নিচে সবাই ব্রেকফাস্ট চলতেছে জায়গাটা খুবই সুন্দর বেলা চিল করছে এবং কি দুষ্টমি করছে আমরা ওই ওদিকে গেছিলাম আমরা সব ভাই ব্রাদার্সরা মিলা এবং কি এই জায়গাটাতে অবশ্য যাওয়ার কোনো জায়গা নেই সো এই জায়গাতে আমরা আর কি ফাইজলাম করে এখানে সবাই বসেছিলাম ঠিক জায়গাটা এটা অবশ্য যা খুব ক্রিটিক্যাল জায়গা এইটাই হচ্ছে আর কি আর সকাল মাত্র কটা এত সকালে ঘুম থেকে অবশ্য উঠি না তো এখানে উঠতে হয়েছে বিকজ নাস্তা নিচে রেডি প্রায় বারোটা অলমোস্ট বারোটা সাড়ে বারোটা বেজে গেছে সো রেডি হয়ে গেছি চেক আউটের টাইম সো অলরেডি সবাই নিচে চলে গেছে আমি জাস্ট রেডি হলাম এই তো তো রেডি হইলাম এখন যাওয়ার সময় হয়ে গেছে বিদায় জানানোর পালা এত সুন্দর একটা জায়গাকে সো বিদায় জানাচ্ছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন এবং যে ভিডিও ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন এবং কি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিয়ে okay it's on bye bye